আসসালামু আলাইকুম আনিগান টেক ভিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আরেক জায়গা থেকে আপনাদের স্বাগতম জানাবো অবশ্যই আমাদের Facebook group USA survey platform USA survey প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা আমাদের চ্যানেলে সার্ভে রিলেটেড এবং বিভিন্ন পর্যায়ে আর্নিং প্লাস টেকনোলজির বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা ভিডিও বানিয়ে থাকি তো আজকে আমরা আমাদের ফেসবুক গ্রুপটাকে আপনাদের সামনে তুলে ধরবো এবং আসলে এই কাজগুলো কীরকমভাবে হয় সার্ভে জব যেটাকে আমরা বলি সার্ভে কাজগুলো কিভাবে হয় এই বিষয়টা সম্পর্কে আপনাদের আজকে ওভারঅল যতটুকু বোঝানো সম্ভব ততটুকু বোঝানোর চেষ্টা করব আর নর্মালি বিষয় যেটা সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন আপনারা সেটা আমার ইনবক্সে আমার ফেসবুক ইনবক্সে এবং আমাদের গ্রুপে অনেকে পোস্ট করেন কমেন্ট করেন যে ভাই সার্ভে কাজটা কি কিভাবে করতে হয় বা আর্নিং কীরকম হয় কি কি সাইট আছে বা এই সাইটগুলো কতদিন ধরে কাজ করছে বা কোন দিন বন্ধ হয়ে যাবে চলে যাবে নর্মালি আমরা যেরকম পিটিসি সাইটগুলো সম্পর্কে জানি এগুলো আসে এক দেড় মাস দুই মাস এরকম থেকে অনেকে হচ্ছে এগুলোতে কাজ করতে গিয়ে অনেক রকম সমস্যায় পড়েন আপনাদের টাকা লস যায় এরকম বিষয় তো মেনলি আমরা আজকে এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে গল্প করব কথা বলবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সার্ভে কাজটা কি এই কাজের উপকারিতা কি এবং এই কাজ করতে গেলে কীরকম আপনাদের আর্নিং হবে বা কীরকম সমস্যা হতে পারে সকল বিষয়গুলো সম্পর্কে আজকে জানাবো ভিডিওটা যদিও একটু লং হতে চলেছে তারপরে আপনাদেরকে সবাইকে বলবো যে আমাদের ভিডিওটা আপনারা টেনে টেনে না দেখে একটু সময় নিয়ে আজকে যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের এই কাজের প্রতি আস্থা বিশ্বাস সবকিছু বেড়ে যাবে এবং আপনাদের আগ্রহ বাড়বে অ্যান্ড আমরা চাই যে আপনারা এই কাজ করে নিজেরা স্বাবলম্বী হন বিশেষ করে অনেক স্টুডেন্ট আছেন যেমন আমি নিজেও বর্তমান স্টুডেন্ট তো আসলে প্রয়োজন পড়ে আসলে একটা লেভেল আছে যে লেভেল পর্যন্ত যাওয়ার পরে পর্যন্ত ঠিক আছে বাট ওই লেভেল পার হওয়ার পরে আসলে বাসার থেকে আপনাদের এমনি যদি পকেট খরচের কথাই বলি এই সমস্ত টাকা নেওয়া বা চেয়ে নেওয়া এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক সমস্যায় মানে সমস্যা ফেস করতে হয় যেটা আমিও নর্মালি করি তো আশা করছি আজকে ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই সার্ভে বিষয়ের সকল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন কিভাবে কাজ করতে হবে কিভাবে কাজ করলে আপনার সার্ভে এই জগৎটাতে আপনারা সাকসেস হইতে পারবেন এবং যথেষ্টই আপনাদের চলার মতো একটা আর্নিং আপনারা নিজেরাই করতে পারবেন শুধুমাত্র আপনাদের মোবাইল ফোন বা ল্যাপটপ ডেস্কটপ যেটাই বলেন সেটা দিয়ে অ্যান্ড চলুন আজকে শুরু করি বেশি কথা আর বলবো না যতটুকু বললাম এতটুকু মনোযোগ দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ এবং পরবর্তী সময়টুকু মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে আমি বলবো যে আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা ভিডিওর কথাগুলো শোনেন তাহলে অবশ্যই আপনাদের আমার কাছে যে কোশ্চেনগুলো থাকে আমাদের গ্রুপে বা আমার ইনবক্সে যে কোশ্চেনগুলো থাকে সেইগুলোর সম্পূর্ণ একটা উত্তর পেয়ে যাবেন বারবার যেটাই হোক মেসেজ করে বা যে হোক আপনারা যেভাবে বলেন সময় দেন সেই সময়টা এইখানে দেন এখানে আপনাদের অনেক ইনফরমেশনগুলো মোটামুটি নাইনটি পার্সেন্ট ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন অ্যান্ড সার্ভে কাজটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন আচ্ছা তো প্রথমে শুরু করতেছি তাহলে আমরা এখন এখানে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আমাদের গ্রুপটা একবার ঘুরে আসবেন এখানে বেশ কিছু ইনফরমেশন আপনারা পাবেন আমাদের অ্যানাউন্সমেন্টসে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে এগুলো পড়লেও আপনারা অনেকটা বুঝে যাবেন আসলে সার্ভে কাজটা কি বা কিভাবে করতে হবে বা কি মানে ওভারঅল যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো এবং এখানে আসলে অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আপনাদের জেনে তারপরে কাজ শুরু করা প্রয়োজন তো প্রথমে আপনাদেরকে এটা বলবো যে আপনারা ফেসবুক গ্রুপটা একবার ঘুরে আসবেন এখান থেকে যে টেন পার্সেন্ট ইনফরমেশন পাবেন বাকিটা আপনারা ভিডিওর মাধ্যমে জেনে যাবেন তাহলে এখন দেখেন বিষয় যেটা সেটা হচ্ছে যে সার্ভে সার্ভে কাজ বা সার্ভে সাইট সব কিছু নিয়ে বলতে গেলে প্রথমে যেটা আসবে আপনি যেহেতু অনলাইনে কাজটা করছেন আপনার যেটা লাগবে সেটা হচ্ছে মোবাইল ল্যাপটপ বা ডেস্কটপ ইউএসএ আইপি ঠিক আছে আপনার ইন্টারনেট কানেকশন এগুলো তো অবশ্যই লাগবে আর এগুলোর যখন এইগুলোর বিষয়ে বলা হবে তখন এটা অবশ্যই বলতে পারবো এবং যে যে কারো ক্ষেত্রেই এই জিনিসটা বলবে সেটা হচ্ছে সার্ভে কাজটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্রিলান্সিং আসলে ফ্রিলান্সিং বলতে আমরা কি বুঝি এটা বর্তমান ডিজিটাল যুগে এটা আসলে বলার মতো কিছু নাই ফ্রিলান্সিংটাকে যদি আমরা এইভাবে নর্মালি যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে এটাকে আমরা বাংলা ভাষায় বলবো যে মুক্ত পেশা যে পেশাটাই আপনি আপনি আপনি আপনার নিজেই আপনার বস এবং আপনি নিজেই কর্মচারী কর্মকর্তা যেটাই বলেন সকল কিছু আপনার হাতে তো আসলে ফ্রিলান্সিংটা করতে গেলে আপনি নিজের ইচ্ছা মতোই সবকিছু করতে পারবেন বর্তমানে মানে ফ্রিল্যান্সিং মানে অত্যন্ত একটা জনপ্রিয় একটা পেশা যেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড আর কি এটা বর্তমানে ছড়িয়ে আছে তো ফ্রিল্যান্সিং বলতে আমরা কি বুঝি এই ধরুন গ্রাফিক্স ডিজাইন এটা কিন্তু অবশ্যই একটা হান্ড্রেড পার্সেন্ট জনপ্রিয় একটা ফ্রিল্যান্সিং পেশার মধ্যে মানে এর মধ্যে একটা ক্যাটাগরি তারপরে ওয়েব ডিজাইন বলেন অ্যাপ ডেভেলপমেন্ট বলেন ডিজিটাল মার্কেটিং খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সেক্টর ফ্রিল্যান্সিংয়ের তো এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আপনি অনেক ভালো একটা আর্নিং করতে পারবেন যেটাকে আমি বললাম আর কি ওয়েব ডিজাইন বলেন গ্রাফিক ডিজাইন বলেন তারপরে ডিজিটাল মার্কেটিং এগুলো হচ্ছে যে আপনি এগুলোর মাধ্যমে আপনি অত্যন্ত ভালো একটা স্কিল করে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন যেটা ঘরে বসে আপনার একটা মোবাইল মোবাইল তো আসলে করলে ততটা ঠিক হবে না তবে সার্ভের ক্ষেত্রে আমরা এখানে মোবাইল ইনক্লুড করতে পারি যদি সার্ভেটা অবশ্যই একটা ফ্রিলান্সিং এর মধ্যে পড়বে সার্ভে কাজটা তো আপনি কিন্তু ঘরে বসে ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে ফ্রিলান্সিং করে অনেক ভালো ইনকাম করতে পারবেন তবে এখানে বিষয় হচ্ছে ফ্রিলান্সিং করে আপনি যে ইনকাম করবেন তার জন্য অবশ্যই সেই ফ্রিল্যান্সিং করতে আপনাকে আপনার একটা স্কিল লাগবে সেটা অবশ্যই আপনি হচ্ছে একদিন দুই দিনে কখনোই সম্ভব না যেটা সার্ভের ক্ষেত্রে সম্ভব তো আপনাকে এখন কাজগুলো ফ্রিল্যান্সিং যেগুলো আমি বললাম ডিজিটাল মার্কেটিং বললাম ওয়েব ডিজাইন এগুলোর জন্য অবশ্যই আপনাকে একটা কোর্স করতে হবে সেটা আপনি কোনো বিশেষ ব্যক্তিবর্গ নিজে সে নিজেই করাচ্ছে সেটা বা আপনি যদি মনে করেন যে হচ্ছে আপনার কোনো একটা আইটি কোম্পানি বা যারা এরকম কোর্স করায় এরকম যেই অফিসগুলো আছে বা যারা আছে ঠিক আছে তো সেইগুলা আপনি সেইখানে গিয়ে তাদের কোর্স আছে কোর্সের একটা সময় আছে তিন মাস ছয় মাস এক বছর দুই বছর পর্যন্ত এরকম অনেক ফ্রিলান্সিং কোর্স আছে যেগুলো আপনি করার মাধ্যমে আপনাকে স্কিল গেইন করতে হবে অর্জন করতে হবে তারপরে আপনি ফ্রিলান্সিং মার্কেট প্লেসে নামতে পারবেন তো আসলে বলতে গেলে সেইভাবে এই স্কিলগুলো অর্জন করার জন্য আপনাকে অনেক সময় দিতে হবে আসলে এই বিষয়টা নিয়ে অনেক রিসার্চ করতে হবে মানে এক কথায় আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে সেই তিন মাস ছয় মাস এক বছর এই কোর্সগুলোতে এই সময়গুলোতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আর আসলে অনলাইন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিংয়ে অনেক প্রতিযোগিতা প্রতিযোগিতার হার বর্তমানে অনেক বেশি অনেকে দেখেন এরকম হয়তো বা আপনি ছয় মাসের কোর্স করলেন হতে পারে আপনি হচ্ছে কোর্সটা করার পরে অ্যাকাউন্ট মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললেন আপনি একটা ভিডিও করলেন ফ্রিল্যান্সার ডট কম এর কথা যদি বলি আপনি একটা বিটও করলেন আপনি যে তখনই সাথে সাথে যে আপনার বিটটা একসেপ্ট হয়ে আপনি যে একটা কাজ পাবেন এটারও কিন্তু কোনো গ্যারান্টি নাই তো সেই ক্ষেত্রে এই দিক দিয়ে কিন্তু আমি ফ্রিল্যান্সারের ফ্রিল্যান্সিংয়ের এই জবটাতে সার্ভের যে কাজটা এটাকে আমি এগিয়ে রাখবো বাট আমি কিন্তু কোনোভাবে বলছি না যে আপনার গ্রাফিক ডিজাইন বলেন ডিজিটাল মার্কেটিং বলেন এগুলো যে ভুল বা এগুলো হচ্ছে করা ভুল বা এগুলো আসলে সেরকম কিছুই না এটা কিন্তু কোনোভাবে আমি মেনশন করছি না অবশ্যই এগুলো অনেক ভালো কিন্তু আপনার সার্ভের সার্ভের সাথে যদি আমি তুলনা করি আপনি এখন বর্তমানে যেহেতু এখন করোনার একটা অনেক খারাপ সময় চলছে পুরো বিশ্ব জুড়ে তো এই সময় আপনি ধরুন আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন আপনার জাস্ট কোনো রকম কয়েকটা মাস কেটে গেছে ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে তারপরে কি আপনি ধরুন একটা টিউশন পেয়েছিলেন তো আপনার তো তারপরে আপনাকে এখন তো অবশ্যই বাসায় আসতে হয়েছে সবাই নির্দিষ্ট তার লেখাপড়া নির্দিষ্ট জায়গাতে নেই তো এই সময়টাতে আপনি বসে আছেন বাসায় ঠিক আছে অনেক কথা শুনতে হচ্ছে বাসার থেকে যদিও এটা সত্যি তো এই বিষয়গুলোতে খেয়াল করে আপনি যদি একটু জাস্ট একটা দুইটা সর্বোচ্চ সাতটা দিন যদি আপনি কষ্ট করে সার্ভে বিষয়টা জেনে আপনি যদি কাজ শুরু করেন আপনি হচ্ছে অবশ্যই সাকসেস হইতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন এগুলোর মতো ছয় মাস এক বছর দুই বছরের কোনো কোর্স করতে হচ্ছে না এখন আহ সম্পর্কে আসলে বলার কিছু নাই আপনারা সকলেই সবকিছুই বোঝেন তো আসলে এখন বিষয়টা হচ্ছে যে এখানে যে সময়টা যে স্কিলটা আপনাকে গেইন করতে হবে সময়টা দিতে হবে এটা আসলে বর্তমানে এখন বলতে গেলে এই মুহূর্তে সাথে সাথে শুরু করে আর্ন করার মতো পরিস্থিতিতে কিন্তু থাকবেন না আপনাকে অবশ্যই সময় দিতে হবে অ্যান্ড সেটা অনেক দূরে চলে যাচ্ছে তো বর্তমানে এই মুহূর্তে আপনি যদি ভিডিওটা দেখেন এখনই যদি আপনি আপনার এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাবে আপনি যদি সার্ভে বিষয়টা একটু জেনে নিন আমাদের থেকে আমাদের গ্রুপে বা আমাদের মেসেজ করে কিংবা ভিডিওটা তো দেখছেন এখানেই আপনি মোটামুটি নাইনটি পার্সেন্ট ইনফরমেশন পেয়ে যাবেন তাহলে আপনি ইনস্ট্যান্ট এই দুই তিন দিনের মধ্যে কিন্তু সার্ভে কাজটা শুরু করতে পারছেন তো ওভারঅল যতগুলোই বলি এখন আসলে মেইন কথাটা বলতেছি সেটা হচ্ছে সার্ভে কাজ আপনারা কেন করবেন এই প্রশ্নটা আপনাদের আপনাদের প্রশ্নগুলোর একটু আলাদাভাবে এসছে যে আপনি সার্ভে কাজ কেন করবেন আপনাদের প্রশ্নটা কি হয় যে ভাই কাজটা কি বা সার্ভে কাজটা কি এইটাতে আর্নিং কেমন হয় বা কিভাবে কাজ করতে হয় কাজ করতে কি কি লাগে কীরকম সময় দিতে হবে তারপরে আপনার কিভাবে আসলে আমি এই এখানে উন্নতি করতে পারবো বা আমি যে কাজটা করলাম এটা তো আসলে আপনারা এতক্ষণে হয়তো বা জেনে গেছেন যে এইগুলোর পেমেন্টগুলো কিন্তু আমরা ইউএসডি অর্থাৎ ডলারের মাধ্যমে পাই যেহেতু বাইরের দেশের কাজ তো আমরা এই ডলারটা কিভাবে পাবো এই ডলারটা থেকে আমরা কিভাবে টাকা পাবো সবাই তো ডলার সব জায়গায় ইউজ করতে পারবেন না বা এরকম কোনো ওয়ে নাই এই প্রশ্নগুলো আপনাদের হয়ে থাকে তো সবগুলো প্রশ্ন মিলে আমি যদি বলতে চাই সেক্ষেত্রে কি প্রশ্নটা দাঁড়াবে কোথায় সার্ভে কেন করবেন কিভাবে করবেন এই বিষয়টা তো আমি এখন সেটারই একটা বর্ণনা দিচ্ছি আপনাদেরকে তাহলে এবার শুনুন সার্ভে আপনারা কেন করবেন প্রথমত যেটা বিষয় সার্ভে কাজটা যদি আপনি শেখার কথা বলেন আপনার ফ্রিলান্সিং এ যদি আপনার ছয় মাসের কোর্স করতে হয় সাথে সাথে কিছু পাবেন না আপনারা কাজ পাবেন না হয়তো বা বাট সার্ভে কাজে আপনাদের সময়টা কম লাগবে সার্ভে কাজটা শিখতে সেখানে অনেকে আছে একদিনে ক্যাচ করে ফেলতে পারবেন এরকম উদাহরণ আমার কাছে বহুত আছে আমার পেইড মেম্বাররা নিজেরাই তারা তো আপনার সময়টা আসলে সার্ভে কাজে কম লাগবে আর ডেইলি যদি আপনি ডেইলি বেসিসে যদি আপনার ইনকামের কথা বলি বিভিন্ন সার্ভে সাইটের উপরে আসলে এগুলো ডিপেন্ড করে আইপির উপরে ডিপেন্ড করে আরও বেশ কিছু বিষয় আছে তো নর্মালি যদি আমি বলতে যাই আপনাদেরকে শূন্য থেকে দশ ডলার আপনাদের ডেইলি ইনকাম এটা আপনাদের সময় এবং আপনাদের বুদ্ধিমত্তা আর আসলে আপনাদের নিজেদের ডেডিকেশন এটার উপরে ডিপেন্ড করবে যে আপনি কেমন ইনকাম করতে পারছেন তারপরে যেটা একটা বিষয় সেটা হচ্ছে আপনার খুব একটা বেশি কিন্তু স্কিল লাগছে না আপনার ছয় মাসের কোনো কোর্স করতে হচ্ছে না বা আপনার ল্যাপটপ বা ডেস্কটপে সেরকম কনফিগারেশনও লাগছে না বা আপনি যদি এখানে এখন বলেন যে হচ্ছে ভাই এরকম কি বলে আপনার আপনাকে এখানে প্রোগ্রামিং শেখার মতো কোনো কঠিন কাজও করতে হবে না বা আপনার যদি বলেন কোনো ভারী অ্যাপ গ্রাফিক ডিজাইনের জন্য সেগুলো আপনার কোনো কিছু লাগছে না তো আপনার এখানে খুব বেশি স্কিলের প্রয়োজন নেই আরেকটা বিষয় যদি বলি মোটামুটি ইংলিশটা জানা থাকলেই হবে মোটামুটি বলতে যে শুধু আপনি পড়লেন পড়ে বুঝলেন নিজে নিজে এটা কিন্তু না পড়ে বুঝে আপনাকে সেটা বলার অর্থাৎ এখানে তো বলার কিছু নাই লিখার এরকম একটা স্কিল ইংলিশের থাকতে হবে তাহলে কিন্তু আপনারা সার্ভে জগতে ভালো কিছু করতে পারবেন তো আমি আপনাদের কি বললাম এতক্ষণে যে সার্ভে আপনারা কেন করবেন সার্ভের এই কাজটা কেন করবেন এই আসলে এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি চিন্তা করেন যে আপনার সময় কাজটা শিখতে সময় কম লাগবে এটা আসলে ব্যক্তি বিশেষে আমি সেইভাবে ওই জন্য বললাম যে এক থেকে সাত দিন এর মধ্যে আপনারা শিখতে পারবেন তারপরে আপনারা এখানে ডেইলি আপনার ইনকাম শূন্য থেকে দশ ডলার ব্যক্তি বিশেষে এটা অবশ্যই কম বেশি হবে তারপরে আমি যদি বলি যে আপনার স্কিলটা খুব বেশি লাগছে না আপনার কি স্কিল লাগছে আপনার বিষয়টা ক্যাচ করছে যে সময়টুকু এই সময়ের মধ্যে আপনার যে স্কিলটা সেটা আপনি গেইন করে নিতে পারবেন আপনার মোটামুটি ইংলিশ জানা থাকলেই হয়ে গেল তো এইগুলো কারণে আপনি আপনি সার্ভে করবেন এবং আপনি নিজের মাইন্ড সেট আপ করে নেবেন যে আমি এইভাবে এইভাবে কাজগুলো করব বা এইভাবে আমি আগে শিখবো তারপরে কাজগুলো করব তাহলে আমার ভালো একটা আর্ন হবে যা হোক সার্ভে কাজটা কেন করবেন সেটা তো বলা হলো এইবার আপনার বিষয় যেটা সব থেকে ইম্পর্টেন্ট আপনার জানার জন্য সেটা হচ্ছে সার্ভে কি বা সার্ভে কাজটা কি আসলে কাজের ভিতরে কি আছে বা কিভাবে আসলে এই বিষয়টা আপনারা জানবেন বুঝবেন তো এই বিষয়টা সম্পর্কে বলতে গেলে প্রথমে আপনাদেরকে এটা আমার বলতে হবে যে আসলে সার্ভে এই বিষয়টা সম্পর্কে আপনি বা আমি কি জানি সার্ভে সার্ভে মানেটা কি সার্ভে হচ্ছে একটা জরিপ তো যা হোক এবার একদম প্রধান কথাটাতে আসি সেটা হচ্ছে সার্ভেটা কি আসলে সার্ভেটা কি আর হচ্ছে যে আসলে ভিতরে কি ধরনের কোশ্চিন থাকে বা কেমন কি থাকে এই বিষয়গুলো নিয়ে এখন আপনাদেরকে জানাচ্ছি সার্ভে আসলে সার্ভে বিষয়ে বলতে গেলে প্রথমেই যেটা কথা সার্ভে হচ্ছে যে একটা অবশ্যই ইংলিশ ওয়ার্ড আর এটার মানে অবশ্যই আমরা সকলেই জানি সেটা হচ্ছে জরিপ অর্থাৎ পরিসংখ্যান বলুন বা জরিপ বলুন বা মতামত বলুন সার্ভে বিষয়টা হচ্ছে সেটাই আর এটা হচ্ছে যে শুধুমাত্র আমেরিকার নাগরিকদের জন্য যারা আমেরিকার লোকেশনে বসবাস করে আমেরিকার নাগরিক এবং তাদের জন্য হচ্ছে এই সার্ভে কাজগুলো তো আমরা সেগুলো বাংলাদেশ থেকে প্রক্সি বা আইপি ভিপিএস এগুলোর মাধ্যমে এই কাজগুলো করে থাকি এখন সার্ভেটা কি এটা যেহেতু এটা জরিপ মতামত তো সেই বিষয়ে এখন বলতে গেলে আপনার সার্ভেটা হচ্ছে যে আপনার বিভিন্ন কোম্পানি সার্ভেগুলো আপনাকে দেয় এবং সেটা দেয় হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এখন এখন ধরুন আপনার হচ্ছে আপনার একটা কোনো সাবান একটা কোম্পানি এটা একটু সহজভাবে উদাহরণটা দেই সাবান কোম্পানি তাদের প্রোডাক্টটা নিয়ে জনমতামত চায় জনগণের মতামত চায় এখন ধরুন তারা কোনো একটা বাজারে আসলো বা পাড়া মহল্লায় গেল তো ওখানে এখন একটা লোক বা দুইটা বা একাধিক লোককে তারা হচ্ছে জিজ্ঞাসা করলো যে আমাদের সাবানটা কেমন বা হচ্ছে ইউজ করেছেন কিনা এ বিষয়ে বলতে গেলে নর্মালি কিন্তু আমি আমাদের কথা যদি আমরা বলি আমরা কিন্তু সেইভাবে কোনো ফিডব্যাক দেব না বা হচ্ছে ইগনোর করব এই ধরনের তো সেম কাজটাই সেই সার্ভে যারা দিচ্ছে সেই প্রোডাক্টের কোম্পানি তারা যদি এরকম একটা বাজারে আসে আসায় যদি তারা নর্মালি পাঁচ সাত দশ একসাথে করে এবং তারপরে যদি জিজ্ঞাসা করে যে ভাই আপনারা হচ্ছে এখানে একটু দাঁড়ান আপনাদেরকে আমাদের প্রোডাক্টটা সম্পর্কে জানাবো হ্যাঁ এবং আপনাদের থেকে কিছু মতামত নিব এবং তার বিনিময়ে আপনাদেরকে আমাদের প্রোডাক্ট যেটা আছে ধরুন আমি যেমন সাবানের কথা বলেছিলাম তো একটা করে সাবান আপনাদেরকে দিব সেই ক্ষেত্রে কিন্তু মানুষগুলো সেখানে দাঁড়াবে বা তাদের কথাগুলো ভালোভাবে শুনবে এবং তাদের ফিডব্যাক বা তাদের মতামতগুলো দিবে তার বিনিময়ে আপনাকে তারা একটা করে সাবান দিল এখন ধরুন সাবানটা দেওয়ার পরে তারা বলল যে হচ্ছে এরকম আপনারা এটা ব্যবহার করেন তো অমুক দিন আমরা এখানে আবার আসবো আপনার থেকে আপনার মতামতটা নিব পরবর্তী ইউজে পরবর্তী আপনাদের মতামত কি সেটা নিব তারপরে আমরা আপনাদেরকে আরেকটি করে সাবান দিব সেই ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে যে আপনার সার্ভে সার্ভে বলতে গেলে এটাই হচ্ছে সার্ভে জরিপ তারা তাদের প্রোডাক্টটা দেওয়ার মাধ্যমে আপনার থেকে আপনার মতামতটা জেনে নিল ঠিক আছে তো এই কাজটাই এরা এই ওয়েবসাইটগুলোকে দেয় ওয়েবসাইটগুলো আসলে এই প্রোডাক্টের কোম্পানি এবং জনগণের মধ্যে মধ্যে একটা সেতু বন্ধন এরকম তো এখন প্রোডাক্টটা কোথায় আপনাকে এই অর্থাৎ সার্ভেগুলো দিবে তো এই জন্য অনেক ওয়েবসাইট আছে আমি প্রথমে বলতে গেলে আমি সার্ভে জানকির কথা যদি বলি যে আমার এখানে দেখেন Survey Junkie Swagbucks OneOpinion বলুন আর হচ্ছে অপিনিয়ন আউটপোস্ট বলুন এগুলো সার্ভে সাইট তো এই সাইটগুলোতে তারা সার্ভেগুলো দেয় এবং সার্ভেগুলো আপনি করবেন সার্ভেটা করার বিনিময়ে আপনাকে তারা পয়েন্টস দিবে বা ডলার দিবে তো তারা নর্মালি হচ্ছে পয়েন্টস দেয় পয়েন্টসগুলো সেইখানেই ডলারে কনভার্ট হয় এবং ওখান থেকে উইথড্র দেওয়ার মাধ্যমে আপনারা টাকাগুলো পাবেন তো ধরুন একটা সাবান কোম্পানি বলুন বা একটা পারফিউম কোম্পানি বলুন তারা আপনাকে ওয়েবসাইটগুলোতে আপনাদের জন্য তারা তাদের সার্ভেগুলো দিবে তো আপনি ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনারা সার্ভেগুলো করবেন এবং তার বিনিময়ে তারা আপনাদেরকে ডলার দিবে এখন মোটামুটি আসলে সার্ভে কাজটা কি এটা আমি যতটুকু বললাম আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আসলে বলার মাধ্যমে যদি সম্পূর্ণটা না বোঝেন সেক্ষেত্রে দেখলে খুব ভালোভাবে বুঝবেন এই জন্য আমাদের আসলে আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে কাজগুলো লাইভ করে দেওয়া আছে করে দিয়ে আমাদের দেখানো আছে তো আপনারা সেটা আই বাটনে পেয়ে যাবেন এবং তারপরে এখন আমরা যদি আমরা হচ্ছে জানলাম যে আসলে সার্ভেটা কি এটা আসলে এক ধরনের ফ্রিলান্সিং তারপরে আপনারা সার্ভে কাজগুলো কেন করবেন এই বিষয়টা সম্পর্কে আমি অলরেডি বলে দিয়েছি আপনাদেরকে যে আপনাদের এখানে কাজ শিখতে সময়টা কম লাগবে এবং ডেইলি বেসিস ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করলে পাঁচ থেকে দশ ডলার অবশ্যই করা সম্ভব আপনার এখানে স্কিলও বেশি লাগছে না একটু মনোযোগ দিয়ে একটু সময় দিয়ে কাজ করলে আপনাদের ভালো কিছু করা সম্ভব তো এখন সার্ভেটা কি এটা বলে দিলাম এবং আপনাদেরকে এটাও জানালাম যে আমাদের ভিডিও আছে কাজগুলো করে দেখানো আছে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন এখন এই সমস্ত বিষয় হইল এখন মেইনলি আমাদের কাছে আরো কিছু কোশ্চিন আছে আপনাদের মাধ্যমে গুলো আমরা পেয়ে থাকি যেমন একটা কোশ্চিন যদি আমি বলি যে ভাই সার্ভে কাজটা করতে আমার মোবাইল লাগবে বা ডেস্কটপ পিসি লাগবে আপনারা বললেন তো আসলে এগুলোর কনফিগারেশন কেমন লাগবে তো নর্মালি আপনার হচ্ছে গ্রাফিক ডিজাইন করতে যেরকম আপনার অ্যাডোবি ফটোশপ লাগে ইলাস্ট্রেটর লাগে তো আসলে এখানে সার্ভে কাজ করতে এরকম গুরুতর বা জটিল কোনো কিছু লাগছে না আপনার লাগবে যেটা সেটা হচ্ছে আপনার একটা মোবাইল লাগবে থ্রি যা four G Android Android mobile লাগবে তো সেখানে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে পিসি কম্পিউটারের ক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনারা যেটাই ব্যবহার করেন মোডেম বা আইএসপি যেই ওয়াইফাই লাইনগুলো সেগুলো বা মোবাইল হটস্পট অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে মোবাইল ল্যাপটপ পিসি ডেস্কটপ যেটাই বলেন তো সাথে আপনার হচ্ছে একটা ব্রাউজার লাগবে যে ব্রাউজারটাতে আপনি আইপিটা সেট করে সার্ভে অ্যাকাউন্ট খুলে কাজগুলো করবেন তো এটা হচ্ছে যে আপনার কনফিগারেশন সম্পর্কে বললাম তো আপনার একটা ব্রাউজার ফায়ারফক্স সেটা লাগবে সেটা হইলেই আপনারা আইপিগুলো কিনে কাজ করতে পারবেন এবং আরও কিছু কোশ্চিন আছে যেমন একটা হচ্ছে আপনার বাই এমবি কীরকম খরচ হয় অনেকে সবারই তো ওয়াইফাই লাইন নাই তো সেক্ষেত্রে এই কোশ্চিনটা আসে বাই এমবি কীরকম খরচ হয় তো এমবি আসলে নর্মালি যেরকম আপনারা এমনি ব্রাউজ করতে যেরকম আপনার এমবি খরচ হয় সেরকমই হয় যেমন একটা গুগল আপনি কিছু একটা সার্চ দিলেন একটা উইকিপিডিয়ায় কিছু দেখলেন সার্চ দিয়ে আপনার যেরকম এমবি খরচ হয় আসলে সার্ভে কাজটাতে সেরকম এমবি খরচ হবে যে আর এখানে আপনি যে ইউটিউব দেখে যেরকম ভিডিও অনেক এমবি কাটে এরকম আসলে কিছু না আমি যদি ছোটখাটো ভাবে সেভাবে একটা উদাহরণই দিতে চাই আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যে সার্ভে কাজটা করলেন আপনার পঞ্চাশ ষাট এরকম একটা এমবি যদিও এটা বেশি হয়ে গেলে এরকম আপনার এমবিটা খরচ হতে পারে আচ্ছা তো যাই হোক এই বিষয়গুলো হইলো এখন হচ্ছে আপনার আপনি জানলেন যে সার্ভে কাজটা কি ঠিক আছে আপনি কেন করবেন কিভাবে করতে হয় এরপরে বিষয়টা ভাই আমি কাজ শুরু করব তাহলে আমাকে কি করতে হবে তো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা আপনার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা আইপি লাগবে অর্থাৎ আইপিটা কি আসলে সার্ভে কাজগুলো যেহেতু আমেরিকান নাগরিক বা আমেরিকায় যারা বসবাস করে আমেরিকান লোকেশনে তাদের জন্য তো বাংলাদেশ থেকে আপনাকে কাজটা করতে হইলে অবশ্যই আমেরিকান একটা অ্যাড্রেস থেকে আপনাকে কাজটা করতে হবে তো সেই জন্য আপনার একটা আইপি লাগবে সেটা ডেডিকেটেড এবং স্ট্যাটেটিক কারণ আইপিটা হচ্ছে আপনার যেন একটা লোকেশনেই দেখায় আপনি ইউএসের একটা লোকেশন থেকে কাজ করছেন আপনার ব্রাউজারে আইপিটা সেট আপ করা হবে এবং ওই ব্রাউজার থেকে আপনি যখন ব্রাউজ করবেন আপনার লোকেশনটা একই জায়গায় দেখাবে তো সেই জন্য আপনাকে কি করতে হবে আমাদের থেকে বা আপনি যেখান থেকে যাদের থেকে যারা প্রোভাইড করে আইপি তাদের থেকে আপনাকে একটা আইপি কিনতে হবে এবং সাথে আপনাকে নিতে হবে একটা রিয়েল অ্যাড্রেস ইউএসের একটা নাগরিকের অ্যাড্রেস এখন অ্যাড্রেসের ভিতরে কি কি থাকবে ইউএস একটা নাগরিকের যেহেতু রিয়েল অ্যাড্রেসের কথা বলছি সেহেতু অবশ্যই সেই পার্সনটার নাম তার বয়স তার ডিটেলস অর্থাৎ তার স্ট্রিট অ্যাড্রেস জিপ কোড যেটাকে আমরা পোস্টাল কোড বলি সে কোন সিটিতে বসবাস করে কোন স্টেটে বসবাস করে সেটা লাগবে তারপরে বলতে গেলে হচ্ছে অর্থাৎ অ্যাড্রেসটাকে আপনার এসএসএন বলে সুতরাং আপনার প্রথমত লাগবে একটা আইপি ইউএসএ আইপি আর একটা এসএসএন অর্থাৎ অ্যাড্রেস তো অ্যাড্রেসগুলো আমরা আপনাদেরকে নোটপ্যাডের মাধ্যমে আপনাকে দিয়ে দিব সেখানে সকল ধরনের ডিটেলস থাকবে আপনার সেখানে সকল ডিটেলস পাবেন তারপরে আপনাদের যেটা কাজ আইপি আপনাকে সেট করতে হবে তো আইপি আপ কিভাবে করবেন সেটআপ করার জন্য আমাদের ভিডিও আছে আপনি ল্যাপটপ বা কম্পিউটার কিভাবে সেটআপ করবেন আপনি ভিডিও দেখে সেটআপটা করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার অনেক অনেক সমস্যার সম্মুখীন হন যে আমি পারছি না বা ভুল হতে পারে এই ধরনের যদি কিছু মনে করেন তো তাহলে আপনাকে আমরা এনিডেক্স আপনি এনিডেক্স বা টিম ভিওর যেই রিমোট অ্যাপসগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনারা আপনারা ইনস্টল করবেন আমাদের থেকে সেগুলোর মাধ্যমে আমরা সেট আপ করে দেবো আপনাকে ঠিক আছে এরপরে হচ্ছে আপনার মোবাইলে যদি মোবাইলে আইপি সেট আপের বিষয়ে বলুন তাহলে মোবাইল আইপি আসলে সেট করতে হবে আপনাকে নিজেই আমাদের ভিডিও আছে আপনি ভিডিও দেখে মোবাইল আইপিটি সেট করবেন আমরা এগুলো দিয়ে দেব ভিডিও তো মোবাইলে আসলে আমাদের সেট করে দেওয়ার মতো পজিশনে আমরা যেতে পারবো না কারণ মোবাইলের অ্যাক্সেস আমরা পেতে পারবো না রিমোট যে অ্যাপসগুলো আছে সেগুলোতে তো তারপরে এখন বিষয় হচ্ছে আপনি একটা আইপি কিনলেন অ্যাড্রেস নিলেন আইপিও সেট হয়ে গেল আপনি তারপরে কি করবেন আপনাকে যে অ্যাড্রেসটা দিব সেখানে যে নামটা থাকবে সেই নামটা দিয়ে আপনাকে একটা ইয়াহু ইমেইল ইয়াহু মেইল খুলতে হবে তো ইয়াহু মেইলটা অবশ্যই আপনাকে আমরা যে অ্যাড্রেসটা দিব সেখানে যে নামটা থাকবে সেই নামটা দিয়ে সেই বয়স দিয়ে আপনাকে ইয়াহু মেইল খুলতে হবে এবং আপনাকে বাংলাদেশি নাম্বার আপনি সেই ইয়াহু মেইলে ইউজ করবেন এবং আপনার অর্থাৎ নাম্বার একটা কোড আসবে সেটা বসে আপনাকে ইয়ে এটা ভেরিফাই করে সেটা রাখতে হবে তারপরে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়ে যদি বলি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করেন আপনি আইপি নিলেন অ্যাড্রেস নিলেন মেইল খুললেন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা আমাদের ভিডিও আছে সেগুলো দেখে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমরা যদি আপনাকে বলি সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি সেখানে আমাদের ভিডিওগুলো আছে এখানে ভিডিওগুলো আছে এখন যতটুকু ভিডিও আছে আমরা আস্তে আস্তে সব আপলোড করছি আপনারা সেগুলো দেখে কাজ করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট বলেন বা কাজগুলো আমরা যদি বলি যে দেখেন এখানে আমাদের একটা কাজ করে দেখানো আছে পাঁচ মিনিটে জিরো পয়েন্ট সত্তর ডলার আর্ন করা তারপরে যে পাঁচ মিনিটে বিশ পয়েন্টস এবং এই যে দেখেন সার্ভেজান কি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন প্রোফাইল সেট করবেন এই বিষয়ে আমাদের ভিডিও আছে তো আমরা আরও ভিডিও আপলোড করব আমাদের চ্যানেলটা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখেন অনেক সার্ভে বিষয়ে সার্ভে রিলেটেড অনেক আপনারা ভিডিও পাবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওভারঅল সব কিছু পাবেন তারপরে এখন আপনি আইপি সেট আপ করলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সব কিছুই হইল এবং বিষয় হচ্ছে নাম্বার নাম্বার ভেরিফিকেশন এই বিষয়ে আপনারা মোটামুটি নাম্বার ভেরিফিকেশন সম্পর্কে সবাই জানেন তো সার্ভে গেছে নাম্বার ভেরিফিকেশন সম্পর্কে আপনাকে জানাই সেইটা জানাইতে গেলে আপনাকে আগে আমাদের এই বাংলাদেশের হিসাবে বলি আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আপনাকে একটা ওটিপি তারা পাঠাবে কনফার্মেশনের জন্য ভেরিফিকেশনের জন্য যে আপনি সেই ব্যক্তিটা কি না তো আপনাকে সার্ভে সাইটে কাজ করতে হইলে আপনাকে সার্ভে সাইটেও নাম্বার ভেরিফিকেশন করতে হবে এবং এই নাম্বারটা কোথায় পাবেন এটা আপনি আইপি যেরকম আমাদের থেকে কিনেছেন নাম্বারটা আমাদের থেকে কিনে নিতে পারবেন আর নাম্বার ভেরিফিকেশন কিভাবে করবেন এটার বিষয়ে আমাদের ভিডিও থাকবে ভিডিও দেখে আপনি করতে পারবেন অ্যান্ড আপনি চাইলে আমরা আপনাকে ডেক্সে নিয়ে নাম্বার ভেরিফিকেশন করে দিব এবং নাম্বারগুলো পেইড নাম্বার আপনাকে নাম্বারগুলো কিনে নিতে হবে তো নাম্বার ভেরিফিকেশন করলেন আপনার আইডিতে ভেরিফাইড হয়ে গেল এরপরে আসছে উইথড্রর কথা এখন ভাই আমি আইপি নিয়ে কাজ করলাম নাম্বার বিবরণ সকল কিছু কমপ্লিট আমার অন করলাম এখন আমি উইথড্র দিব কীভাবে উইথড্রর বিষয়টা ভাই উইথড্র হচ্ছে আপনার পেপ্যাল অ্যাকাউন্টের উইথড্র দেওয়া যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র দেওয়া যায় এবং পেপ্যাল অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট দুইটাই ইউএস এর হতে হবে তো এগুলো হচ্ছে আপনারা আমাদের মাধ্যমে করে নিতে পারবেন এবং অনেক সার্ভিস আছে যেগুলো আপনার গিফট কার্ডের মাধ্যমে উইড্রো দেয় তো সেগুলো উইড্রো দিয়ে গিফট কার্ডগুলো আমাদের কাছে সেল করতে পারবেন এইভাবে আপনারা আসলে টাকাগুলো পাবেন আমরা এখন বিকাশ নগদ রকেট এই ওয়েগুলোর মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করব এরপরে কাজের এই এই জায়গাতে যদি আপনাদেরকে আমি এখন বলি সেক্ষেত্রে আপনার আইপি নিলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন নাম্বার ভেরিফাই করলেন উইথড্র করলেন সবই কাজ হইল এখন একটা বিষয় আসছে সেটা হচ্ছে আপনার ভাই কাজটা ভাই কতদিন থাকবে বা হচ্ছে চলে যাবে কিনা বা টাকা মেরে নিয়ে চলে যাবে কিনা এই ধরনের কোশ্চিন আমরা পেয়ে থাকি তো আসলে ভাই সার্ভে কাজটা প্রক্সির মাধ্যমে কাজ এই কাজটা অনেক বছর থেকে চলে আসছে আমার আমার কথা যদি বলি আমি বেশ কয়েক বছর থেকে এই কাজের সাথে জড়িত তো আমি আমার এরকম জানা মতে দুই সালের অনেক আগে থেকেই সার্ভে কাজগুলো হচ্ছে তো আমি নর্মালি দুই হাজার থেকেই নিজে নিজেই প্রমাণ অর্থাৎ আমি কাজ না করলেও এই বিষয়ে আমি জানি দুই থেকে কাজ করছে আমার পরিচিত অনেক ব্যক্তি তো আসলে এখন বিষয়টা হচ্ছে আপনার কাজটা হচ্ছে যে ইউএস এর লোকদের জন্য ইউএস এর লোকেশনে তো ইউএসএ তে আমেরিকাতে এই কাজটাকে অর্থাৎ সার্ভে কাজটাকে কিন্তু অনেকে পার্ট টাইম জব হিসাবে তারা হচ্ছে করছে অনেকে আমাদের বাংলাদেশের কথাই যদি বলি চাকরি তাদের লেখাপড়া শেষ চাকরি পাচ্ছে না সেই ক্ষেত্রে টিউশনি করাচ্ছেন সামথিং এরকম পার্ট টাইম জব করছেন বা অনেকে ফ্রিল্যান্সিং করছেন তো এইটা ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং যেহেতু তো ইউএসএতে অনেকে এই কাজটাকে তারা পার্ট টাইম হিসেবে করে তারা আসলে অনেক আর্ন করছে তো এখন যতটুকুই বললাম আশা করছি আপনারা মোটামুটি সব কিছুই বুঝতে পেরেছেন এখন ল্যাপটপের কনফিগারেশন সম্পর্কে আপনাদেরকে বললাম এমবি কীরকম লাগে সেটাও বললাম যেটা আপনার আসলে আপনাদের কোশ্চিন থাকে সার্ভে কেন করবেন সেটাও বললাম সার্ভেটা কি সেটাও বললাম এখন হচ্ছে যে সার্ভে করতে কি কি লাগে এটাও মোটামুটি আপনাদের বলে দিয়েছি তারপর আরেকবার আপনাদেরকে বিষয়টা বলি সেটা হচ্ছে আপনার একটা অবশ্যই আইপি লাগবে একটা রিয়েল অ্যাড্রেস লাগবে নাম্বার লাগবে সেগুলো সব কিছুই আমাদের কাছে পাবেন এগুলো কিন্তু পেইড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে কাজে এই কাজটাতে আপনাকে সময় দিতে হবে অর্থাৎ সার্ভে কাজ বললাম যে এরকম পাঁচ দশ টাকা ইনকাম করা হয় তাই বলে যে আপনি পাঁচ সাত দশ মিনিটেই যে দশ টাকা করে ফেলবেন এমন কিছু না আপনাকে অবশ্যই একটা সময় এখানে আপনাকে দিতে হবে কারণ কষ্ট না করলে আসলে একটা ভালো ফলাফল পাবেন না তো সেক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে এবং অবশ্যই আপনাকে কাজ করার মতো কাজ করে ইনকাম করার মতো একটা মন মানসিকতা নিয়ে কাজটা শুরু করতে হবে অ্যান্ড আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে বুঝে বুঝে উত্তরগুলো দিতে হবে কারণ আপনাকে ইংলিশের একটা স্কিল আপনার থাকতে হবেই আসলে ইংলিশের স্কিল না থাকলে আমি সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই কাজে নামবেন না এখন বিষয় হচ্ছে যে ইংলিশে স্কিল বলতে যে আপনি শুধু ইংলিশটা ওখানে পড়লেন বুঝলেন আর হয়ে গেল এমন কিছু না আপনাকে সেখানে তাদের অ্যান্সারটা রিপ্লাইটা দেওয়ার মতো একটা স্কিল আপনাকে রাখতে হবে সেক্ষেত্রে আপনি কাজটা শুরু করতে পারবেন অর্থাৎ আপনার ইনকামের যে কোটাটা অর্থাৎ আপনি কীরকম ইনকাম করছেন এটা আপনার ইংলিশের দক্ষতা কাজের দক্ষতার উপরেই কিন্তু নির্ভর করবে আচ্ছা তো আসলে কাজটা করতে অবশ্যই আপনাদের এই বিষয়গুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এগুলো অবশ্যই প্রয়োজনীয় এবং আইপির বিষয়ে এখন যদি বলি যে ভাই আমি একটা আইপি অনেকে বলে যে ভাই আইপিটা কিনলাম তাহলে কি শেষ হয়ে গেল আসলে না আপনাকে আইপিটা দেওয়া হবে আইপি আসলে দুই ধরনের হয় ডেইলি আইপি এবং মান্থলি আইপি তো আমরা মোটামুটি এখন আপাতত মান্থলি আইপি আপনাদের প্রোভাইড করছি আপনারা মান্থলি আইপিগুলো আমাদের কাছে পাবেন এবং একটা আইপির মেয়াদ মান্থলি যেহেতু বলছি অর্থাৎ একটা আইপির মেয়াদ এক মাস বা তিরিশ দিন আপনাকে একটা আইপি আপনি এখন কিনলেন এখন থেকে আপনার আইপিটা তিরিশ দিন মেয়াদ শুরু হবে এবং সেই আইপিটা আপনি তিরিশ দিন ব্যবহার করতে পারবেন তিরিশ দিন পরে আপনার আইপিটা কিন্তু আর কাজ করবে না তখন আপনাকে আইপিটা রিনিউ করে নিতে হবে বা আরেকটা নতুন আইপি কিনতে হবে সেক্ষেত্রে আপনার আগের মতো এরকমই কস্ট একটা যাবে তো এখানে বিষয় হচ্ছে যে আপনার যে আগে যে কস্টটা যাবে সেটা কিন্তু আপনি প্রথমবারই ইনকাম করে তুলে ফেলতে পারছেন আসলে এখন আমি আমার এই কথাগুলো শুনলেন সার্ভের বিষয়টা সম্পর্কে জানলেন তারপরে আপনি কাজে নেমে পড়লেন অ্যান্ড আপনার একটা আর্নিং করতে আপনি একটা শুরু করলেন এখানে কিন্তু সব কিছু শেষ না কারণ আপনাকে এখানে অনেক মনোযোগ দিয়ে কাজটা কিন্তু করতে হবে যাই হোক বিষয়গুলো সম্পর্কে আশা করছি আপনারা বুঝলেন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কাজ করার সময় যে আমি কীরকম সময় কাজ করব এটা কিন্তু সবারই কোশ্চিন থাকে না বাট এটা অনেক প্রয়োজনীয় আপনাকে কাজটা অবশ্যই রাতের বেলা করতে হবে রাতের বেলা কেন করতে হবে বাংলাদেশের রাত্রির সময়টা ইউএসএতে আমেরিকাতে দিনের সময় আর তারা যখন সার্ভে কাজটা করে তারা দিনের সময় কিন্তু কাজটা করে সুতরাং আপনাকে কাজটা দিনে করতে হবে না করা যাবে না রাতে করতে হবে এখন যদি সময় সম্পর্কে বলি রাত তিনটা অবশ্যই অনেক ভালো সময় সার্ভের জন্য অনেক ভালো কাজ হয় দুইটার পর থেকে তিনটার পর থেকে রাত তো আপনি নর্মালি বাংলাদেশ থেকে রাত আটটার পর থেকে কাজ শুরু করতে পারবেন এবং সকাল আটটা এরকম সময় পর্যন্ত আপনি কাজটা করতে পারবেন <coughs> এবং অবশ্যই মনে রাখবেন আপনারা কখনোই কাজটা একটা না দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরকম সময় করবেন না অবশ্যই আপনারা এক ঘন্টা করার পরে বা পঁয়তাল্লিশ মিনিট করার পরে পনেরো দশ পনেরো বিশ মিনিট কাজটা স্টপ রাখবেন তারপরে আবার কাজটা শুরু করবেন মতো আর আরেকটা বিষয় সেটা হচ্ছে রবিবারের রবিবার বিষয় যদি বলি তে রবিবার হচ্ছে হলিডে তো রবিবারে সার্ভে কাজ না করাই উত্তম কারণ রবিবারে তারা আসলে নিজেদের জন্য তারা সময়টা স্পেন্ড করে বলতে গেলে আপনি যতই তাদেরকে টাকার লোভ দেখান বা বলেন আপনার তারা রবিবারে কাজ করে না তারা রবিবারটাই এনজয় করে ওভারঅল এ হচ্ছে বিষয় সার্ভে রিলেটেড আপনাদের যত কোশ্চিন আশা করছি আপনারা এই আমার এই ভিডিওটাতে সকল কোশ্চিনের অ্যান্সার পেয়ে যাবেন এখন আবার সেই কথাটাই বলছি যে আপনি কাজটা শুনলেন কাজটা কি এখন যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করবেন অন্যান্য ভিডিওগুলো খেয়াল করলে আপনারা দেখতে পাবেন কাজটা কি সেটা আমরা লাইভ করে দেখিয়ে দিয়েছি এবং আপনারা আমাদের আই বাটনেও এই কাজটার ভিডিওটা পেয়ে যাবেন তো যাই হোক এখন মোটামুটি সবকিছু বুঝেছেন এখন আরেকটা বিষয় আপনাদের জেনে থাকা খুবই জরুরি কারণ সকলেরই ডেস্কটপ বা ল্যাপটপ নেই বেশিরভাগ মোটামুটি বেশ কিছু আমরা মোবাইলে কাজ করার কাস্টমার পেয়ে থাকি তো সেক্ষেত্রে একটা বিষয় বলবো মোবাইলে কিন্তু অবশ্যই আপনার ল্যাপটপ বা ডেস্কটপ এর থেকে কাজটা একটু কম হবে কম হবে তার কারণ কি দেখেন আমাদের ডেস্কটপের ল্যাপটপের ডিসপ্লেটা কিন্তু বেশ বড় এখন একটা সার্ভে কাজ যখন আপনি করবেন তখন আপনার এখানে গুলো থাকবে যে যেইভাবে যেই সিস্টেমে মোবাইলে কিন্তু আপনার স্ক্রিনটা ছোট হওয়ার কারণে সেখানে এই কোশ্চিনগুলো ওইভাবে থাকতে একটু সমস্যা এবং আপনার এই বিষয়টা একটু ক্রিটিক্যাল হয়ে যায় সেই জন্য মোবাইলে আপনি ল্যাপটপ বা কম্পিউটার থেকে আর্নটা একটু কম করতে পারবেন এখন কম বলতেই যে আপনি ভাবলেন যে না তাহলে মোবাইলে করব না ইনকাম হবে না এরকম কিছু না আমাদের মেম্বাররা মোবাইলের মেম্বাররা অবশ্যই অলরেডি অনেক ভালো ইনকাম করে ফেলেছেন আমি যদি আপনাদের কিছু উদাহরণ দেখাতে চাই সেক্ষেত্রে আমরা এটা দেখাতে পারি আমাদের একজন পেইড মেম্বার উনি হচ্ছে এই যে এখানে আমাদের জানিয়েছিল আমরা তারপরে এটা পোস্টটা করেছিলাম আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে দেখেন এই যে মোবাইল দিয়ে কাজ করে দশ মিনিটে উনি two point two five dollar income করেছেন তো আসলে এখানে বিষয়টা হচ্ছে যে সার্ভে সাইটগুলোতে একশো পয়েন্ট মানে হচ্ছে আপনার এক ডলার সুতরাং ইনি হচ্ছে দুইশো পঁচিশ পয়েন্ট করেছেন তো ওনার হচ্ছে two point five two five dollar তিনি ইনকাম করেছেন এবং দেখুন এই যে আমাদের কিছু কমেন্ট আছে ফোন দিয়ে কাজ করতে চাই আসলে এই জন্য আসলে এই বিষয়টা বলা ফোন দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন বা ফোনের বিষয়টা কিরকম হয় আচ্ছা আমরা আরেকটা পেয়েছি এখানে ফোনে কাজ করেছেন তারপর উনি স্ক্রিনশট দিয়েছেন এই যে দেখেন একটা পঁচাশি পয়েন্টস পঁয়ষট্টি পয়েন্টস পঞ্চান্ন পয়েন্টস পঞ্চান্ন পয়েন্টস আর একটা একশো পঞ্চাশ পয়েন্ট দেখেন একশো পঞ্চাশ পয়েন্টস মানে হচ্ছে আপনার one point five zero dollar তো মোবাইলেও কিন্তু কাজ হয় বাট কম্পিউটারের তুলনায় বা ল্যাপটপের তুলনায় একটু কম হবে তার একমাত্র কারণ আপনার স্ক্রিনটা এবং এখানে আরো বেশ কিছু বিষয়ে কাজ করে তো এই হচ্ছে মোবাইলের বিষয়ে বললাম কারণ এটা অনেকেরই প্রশ্ন থাকে এবং মোবাইলে হচ্ছে আপনার মোবাইলের কাস্টমার বেশ কিছু পাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনাদের উইডো উইডোর বিষয়েও বলেছি তো উইডো দিতে গেলে অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ উইডো সিস্টেমটা একটু অন্যরকম আচ্ছা আমরা হচ্ছে আর একটা রিভিউ যদি দেখাতে চাই এটা হচ্ছে আপনার হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপের হবে ইনিও দিয়েছেন ইনিও কিন্তু দেখেন একটা সার্ভে করেছিলেন টু পয়েন্ট টু ফাইভ ডলারের এবং পঞ্চান্ন যে দেখেন আরেকটা সার্ভে ইনি করেছেন one point one zero dollar একটা সার্ভেই তো এরকম আসলে কাজগুলো আসলে মনোযোগ দিয়ে করলে অনেক ভালো কিছু করা সম্ভব সার্ভে জগতে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের যে বিষয়টা আমি জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার আইপি নিলেন সব কিছুই হইলো এখন আমাদের মেসেঞ্জারে কিন্তু পেইড মেম্বারদের জন্য গ্রুপ আছে যেখানে আপনারা সাপোর্ট পাবেন এবং সেখানে অবশ্যই অ্যাডমিন এবং মডারেটর বাদ ব্যতীত আরও মেম্বাররা রয়েছে এবং আপনি হচ্ছে তাদের থেকেও কিছু অভিজ্ঞতা জানতে পারবেন আপনি গ্রুপে অ্যাড হওয়ার পরে আমাদের পেইড মেম্বারদের জন্য সেই গ্রুপগুলো অ্যান্ড হচ্ছে অনেকে আছে অনেক আগে থেকে কাজ করে এখন আপনি কিছু একটা বুঝছেন না সেই গ্রুপে যদি আপনি মেসেঞ্জার গ্রুপে যদি আপনি সেটা স্ক্রিনশট তুলে দেন বা বলেন সেক্ষেত্রে কিন্তু আপনার উত্তরটা আপনি তাড়াতাড়ি এবং ভালোভাবে সহজে পেয়ে যাচ্ছেন তো আমরা এখানে আরেকটা বিষয় আপনাদেরকে পূর্বেও বলেছি যে আপনার মোবাইল বা ল্যাপটপ দিয়ে কাজ করতে আপনাদের কি কি লাগবে দেখেন আমরা একটা এখানে কমেন্ট পেয়েছি মোবাইল দিয়ে কাজ করতে হলে মোবাইলে কি কি ফিচার থাকতে হবে এই বিষয়টা আমি বললাম যে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে মোবাইলে এবং সেটা three G four G Android mobile হইতে হবে আর আপনাকে অবশ্যই একটা ফায়ারফক্স থাকতে হবে ফায়ারফক্স ইনস্টল হবে এরকম একটা অ্যান্ড্রয়েড সেট বা ল্যাপটপ ডেস্কটপ হলেই আপনি কাজটা শুরু করতে পারবেন যাই হোক ওভারঅল সব কিছুই বললাম এবার একটা বিষয় না বললেই নয় যে আমরা এটা প্রক্সি কাজ করছি অর্থাৎ ইউএস এর লোকেশনে আমরা বাংলাদেশ থেকে কাজ করছি এটা তো অবশ্যই রিক্স আছে এবং ninety percent ninety nine point nine percent রিক্স আছে তো এটা অবশ্যই আপনাকে রিক্স নিয়েই কাজ করতে হবে আপনার আইপির যে কোনো ধরনের সমস্যা হইলে সেই সমস্যাটা আমরা দেখব আপনাকে আইপি চেঞ্জ করে দিতে হবে বা কোনো সমস্যা সেটা আমরা দেখব বাট কাজ করার ক্ষেত্রে আপনার ক্রিটিক্যাল কোনো ভুল বা তাদের কোনো কোনো কারণে তারা অরিজিনাল ডকুমেন্টস চাইলে এরকম ক্ষেত্রে আপনার আইডি বা অ্যাকাউন্ট ব্যান হতে পারে বা নষ্ট হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আসলে কিছু করার থাকবে না বাট আইপি জনিত আইপির কোনো সমস্যা হলে সেটা অবশ্যই আমরা দেখব তো অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলেও আসলে যে আমরা যে কিছুই করব না বা চুপ করে থাকবো এরকম ভাবার কিছু নেই আপনাদেরকে আমরা সেই বিষয়েও আমরা গাইডলাইন দিব কি করা যেতে পারে পরবর্তীতে বা কি করলে ভালো হবে বা কি না করলে ভালো হবে সেই জন্য আপনারা অবশ্যই আমাদের পেড মেম্বারদের গ্রুপে যারা অ্যাড থাকবে আমাদের পেড মেম্বার তাদেরকে আসলে বিষয়গুলো আমরা খুব ভালোভাবে বলে দিব অ্যান্ড আপনি যদি চান আমাদের গ্রুপের অ্যানাউন্সমেন্টসগুলো দেখতে পারেন এখানে বেশ কিছু আছে তো এখানে আপনারা অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন যেমন আমরা যদি এই পোস্টের কথা বলি এখানে আসলে মোটামুটি ফিফটি পার্সেন্ট অ্যান্সার ভালোভাবে বোঝানো আছে সার্ভে বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিব এরকম দিয়ে আমাদের পোস্টটা করা আছে অ্যানাউন্সমেন্টসে তো আপনারা এখান থেকে এগুলো দেখে নিতে পারেন অ্যান্ড আমাদের চ্যানেলে ভিডিওতে এবং সকল ভিডিওতে ডিসক্রিপশনে আমাদের ওভারঅল সব আর ডিটেলস দেওয়া আছে আমাদের গ্রুপ বা আমাদের গ্রুপের লিঙ্ক পেজের লিঙ্ক আমাদের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার বা পার্সোনাল কন্ট্যাক্ট ওয়ে সকল কিছু দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং কিভাবে কি করবেন কাজটা কিভাবে শুরু করবেন বা কিভাবে করলে ভালো হবে এবং ওভারঅল যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু কাজটা শুরু করতে পারবেন তো বারবার বলছি অবশ্যই রিক্স আছে কিন্তু যেটা আসলে অনেকে বলে না আমি আসলে অনেকে বলতে যে আমি বলবো যে প্রায় অনেক প্রোভাইডার আছে যারা এই বিষয়টা সম্পর্কে সেভাবে বলে না বাট আমি বলবো আপনাদের অবশ্যই রিক্স আছে এবং রিক্স নিয়ে কাজ করতে হবে অ্যান্ড রিক্স আছে বলেই যে আমাদের সকলেই বা সব সার্ভে কাজে সকলেই সফল হচ্ছে না সেটা না মোটামুটি ninety five ninety six percent পার্সনই কিন্তু সার্ভে সাইটে সার্ভে কাজ করে সাকসেস এখান থেকে অবশ্যই আপনার ডেইলি বেসিসে পাঁচ থেকে দশ ডলার ইনকাম করা সম্ভব খুবই মনোযোগ দিয়ে কাজ করলে তো যা হোক আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি সকল তথ্য আপনি আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন অ্যান্ড uh, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন যারা পাঁচজন ফ্রেন্ড বা এরকম একসাথে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ কিছু অফার আর এরকম কিছু থাকবে এবং যারা আসলে হোলসেল আইপি নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাকে ফুল সাপোর্ট দেব তো বন্ধুরা সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য অ্যান্ড যারা যারা আমাদের আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এতে আমাদের সকল ভিডিওগুলো অবশ্যই আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড আমরা রেগুলারলি এরকম সার্ভে বিষয়ক এবং টেকনোলজি বিষয়ক আর্নিং বিষয়ক অনেক তথ্য ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম